আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ শ্রেণী ষষ্ঠ বিষয় কুরআন মাজিদ ও তাজবিদ অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর তৃতীয় অ্যাসাইনমেন্ট চতুর্থ অধ্যায় তাজবিদ শিক্ষা তৃতীয় পাঠ নুনসাকিন ও তানবিনের বিধান মিংসারি এর মধ্যে তাজবিদের কোন বিধান প্রযোজ্য লিখিত শব্দটি পাঠ্য বই কোরআন মাজিদের তাজবিদ অংশের একটি উদাহরণ মিংসারি এই উদাহরণে তাজবিদ অংশের ইখফা নিয়ম প্রযোজ্য ইখফার পরিচয় নুনসাকিন ও তানবিন পাঠ করার নিয়ম চার প্রকার যথা এক ইজাহার স্পষ্ট করা দুই একলাপ পরিবর্তন করা তিন ইদগম মিলিত করা তিন এখফা গোপন করা চার নম্বর এখফা এখফা বলতে বোঝায় নুনসা কিন্তু তানবিনকে এমনভাবে গোপন করে পাঠ করা যাতে তা ইজাহার ও ইদগাম উচ্চারণের মাঝামাঝি অবস্থায় উচ্চারিত হয় তাজবিদ বিশারদগণের অভিমত আল এখফা ও হায়ালাতুন বাইনাল ইজাহারি ওল ইদগামি অর্থাৎ ইজহার এবং ইদগামের মধ্যবর্তী অবস্থাকে ইখফা বলে সুতরাং ইখফা হরফের যে কোনো একটি হরফ নুনসাকিন ও তানবিনের পরে হলে ওই নুনসাকিন ও তানবিনকে গুন্না সহকারে ইখফা ইখফা মাল গুন্না করতে হয় একে ইখফায়ে হাকিকি বলে একফার হরফ পনেরোটি তা সা জিম দাল রাল জা সিন শিন এটাই আমাদের মূল শিন এখানে শিনের উদাহরণ আসছে শিন সৎ দত ত জ ফা কাফ এখানে একবার উদাহরণ দিয়েছে লাং তানালু নুন পরে তা হয়েছে মিং থা মারত সাকিনের পরে থা ইয়াং সিলু নুন পরে সিন আমালাং সলিহা তানবিনের পরে সদ মা এখানে হামজার পরে ডাল সুতরাং এগুলো একফা হয়েছে এখানে গুন্না করে পড়তে হবে চলুন আমাদের যে প্রশ্ন লিখিত যে উদাহরণ মিং সারি এখানে নুসাকিনের পরে শিন সুতরাং এই উদাহরণে নুন সাকিনের পর সিন হয়েছে তাই এটি একফা এটাকে একফা গুন্নার সাথে পড়তে হবে মিং সারি বন্ধুরা আবার দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার তো থাকবেই ওকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু